তো বেসিক্যালি মেইল ক্রিয়েট করার জন্য যে অ্যাপগুলোর দরকার সে অ্যাপগুলো হলো গুগল শিট গুগল শিট পায়া ভিপিএন ক্রোম ব্রাউজার এবং ফ্যাক নেম জেনারেটের অ্যাপ ঠিক আছে তো এর পাশাপাশি ফায়ারফক্সের বিভিন্ন ব্রাউজার ইউজ করা যেতে পারে যদি কোনো সমস্যা নেই তো মেল ক্রিয়েটে একদম প্রথম ধাপে যেগুলো আছে আর কি আপনার মানে কীভাবে মেলটা ক্রিয়েট করবেন তো এর জন্য আপনাদের ফার্স্টে আমাদের যে পায়া ভিপিএন আছে এটাতে ক্লিক করে এটা ওপেন করতে হবে ওপেন করার পরে এখানে দেখেন কারেন্ট রিজিয়ন লেখা আছে ঠিক আছে তো কারেন্ট রিজিয়নে ক্লিক দিবেন দেওয়ার পরে এই যে এখানে সার্চ ফর রিজিয়নে যাবেন যাওয়ার পরে এখানে লিখবেন ইউএস লেখার পরে এই দেখেন এখানে কিন্তু অনেকগুলো ইউএসএস সিটি আছে ঠিক আছে তো এখানে অনেক অনেক প্রায় ফিফটি প্লাস ইউএস সিটি আছে তো আমাদের এখান থেকে ইউএস কান্ট্রি ধরে মেলগুলো ক্রিয়েট করতে হবে তো এখান থেকে আমি ইউএস কানসার যেটা আছে আমি এটা সিলেক্ট করছি তো এখান থেকে এটা আমি সিলেক্ট করে দেখি একটা নেটওয়ার্ক সমস্যা তো ভিপিএনটা আমার কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো যখন ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে এর পরের ধাপ হলো আমাদেরকে এই যে সিটিটা আছে টাইম জোনটা আমাদের সেট করতে হবে ঠিক আছে তো ভিপিএন তো অনেকগুলো সিটি আছে কিন্তু সবগুলো টাইম জোন কিন্তু ফোনে নাই তো ফোনে নাই আমরা তো যেহেতু সবগুলো টাইম জোন নাই তো সেহেতু আমরা টাইম জোনে সিট বের করে তো আপনাদেরকে খুব শীঘ্র এটা দিয়ে দিব তো এখন তো আমার ভিপিএনটা কানেক্ট আছে তো আমি এবার দ্বিতীয় ধাপে দিয়ে ফোনের টাইম জোনটা সেট করব তো জাস্ট এখান থেকে ফোনের উপর থেকে সার্জে টান দিব দেওয়ার পর এখানে এই যে সেটিংয়ে ক্লিক দিব দেওয়ার পরে এখানে সার্চ অপশানে যাব যাওয়ার পরে এখানে লিখব টাইম জোন টাইম জোন তারপর এখানে এমন অপশন পরে এখানে সিলেক্ট টাইম জোনে এখানে ক্লিক দিলাম দেওয়ার পরে দেখেন এখানে সেট টাইম জোন অটোমেটিক্যালি এখানে ক্লিক দিতে হবে তো এই জায়গাটা আসার পরে যাদের রেডমি ফোন আছে তারা এখানে ইউএস শুধু ইউএস বা ইউনাইটেড স্টেট লেগে সার্চ দিলেও কিন্তু চলে আসবে ঠিক আছে তো এটা আর কি যাদের রেডমি আছে তারা ইউনাইটেড স্টেট লিখে সার্চ দিবেন যাদের রিয়েলমি বা ওপো টোপো আছে তারা এখানে ইউ ডট এস লিখবেন তাহলে কিন্তু আপনাদের টাইম জোন টাইম জোন কিন্তু ইউ ডট এস শুধু ইউএস লিখলে আসবে না ইউ ডট এস লিখতে হবে রিয়েলমিদের আর যারা ওপো আছে তারা ওপোরাও এই সিস্টেমই আর যাদের আপনার রেডমি বা অন্যান্য ফোন আছে তারা ওখানে ইউনাইটেড স্টেট লেখলে কিন্তু টাইম জোনটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো যাই হোক তারপরে আপনারা এখান থেকে আমি এখান থেকে কানসাস কানেক্ট করছি তো কানসাসের টাইম জোন হলো মাইনাস ফাইভ ঠিক আছে তো এখান থেকে আমি একটা মাইনাস ফাইভ সিলেক্ট করে নেবো মাইনাস ফাইভ সিলেক্ট করলাম ইউএসের একটা তো টাইম জোন সেট করা শেষ তো টাইম জোন সেট করা শেষ হয়ে গেলে তারপরের ধাপে কাজ হবে ফোনেতে আমাদের ক্রোম ব্রাউজারটা আছে এই ব্রাউজারটার ডাটা আমাদের ক্লিয়ার করতে হবে তো তার জন্য আমাদের কী করতে হবে জাস্ট এখানে ক্রোম ব্রাউজারের উপর সেভে ধরতে হবে ধরার পরে এখানে দেখেন অ্যাপ ইনফো অপশন আসবে তো এখানে ক্লিক দিতে হবে দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে তো এখান থেকে স্টোরেজ ইউজেস এখানে ক্লিক দিব দেওয়ার পরে এখানে ম্যানেজ স্পেস এই জায়গাটা ক্লিক দিব দেওয়ার পরে এখানে ক্লিয়ার অল ডাটা ওকে তো ক্লিয়ার অলটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা বের হয়ে যাবো যাওয়ার পরে এখান থেকে আমাদের নাম যে নামটা নেব যেখান থেকে আর কি ফেক নেম জেনারেটার অ্যাপ তো আমাদের এখানে ঢুকতে হবে তো এখানে আমি ক্লিক দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু ফার্স্টে এই ফার্স্টে কিন্তু অ্যালবেনিয়া থাকবে ঠিক আছে তো অ্যালবেনিয়া থাকলে আপনাদের কি করতে হবে এখানে অ্যালবেনিয়া এখানে ক্লিক দিবেন দেওয়ার পরে একদম নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখেন এখানে ইউনাইটেড স্টেট আছে তো এখানে ইউনাইটেড স্টেটস ক্লিক দিবেন তো ইউনাইটেড স্টেট ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন জেনারেট লেখা আছে ঠিক আছে তো জেনারেট লেখার পর টাচ দিবেন দেওয়ার পরে এখানে কিভেন রোজ যেটা আছে যে নামটা দেখেন আসছে এই নামের পরে টাচ দিবেন তো নামটা কপি হয়ে গেল তো কপি হয়ে যাওয়ার পরে এবার তার পরের ধাপ হলো যেহেতু আমার নাম কপি করা হয়ে গেছে তো এবার আমরা ফের ক্রোম ব্রাউজারে যাবো তবে এবার আর চেপে ধরবো না এবার জাস্টটা ক্লিক দিব দেওয়ার পরে এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে তো ক্লিক দিলাম তারপরে no thanks always no thanks এখানে ইয়েস আই মিন হবে না তো এখানে নো থ্যাংকসে ক্লিক দিবেন সবাই দেওয়ার পরে এখানে এমন যখন আসবে তো এখানে আমরা সার্চ দিব ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট তো ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট লেখা সার্চ দেওয়ার পরে দেখেন create a Google Gmail account Google support আবার ক্রিয়েটি গুগল অ্যাকাউন্ট আমরা দুইটার একটা যে কোনো একটা দিতে পারি সমস্যা নেই যে কোনো একটা দিলেই হবে তো আমি জাস্ট এখানে এইটা দুই নম্বরটায় ক্লিক দিলাম দেওয়ার পরে এখানে ফর মাই সেলফ তো ফর মাই সেলফে ক্লিক দেওয়ার পরে দেখেন এমন অপশন আসবে ঠিক আছে আমাদের ওইটা আবার লাস্ট নিয়ে পেস্ট করব তারপর উপরে যে নাম আছে ওই নাম অনুযায়ী আমরা ইউজার নেমটা দিব রায়ান সিলভা দেওয়ার পরে এখানে আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ডের উপরে কিছু সংখ্যা আপনাদের মনে চায় সংখ্যাগুলো দিয়ে দিবেন দেওয়ার পরে এবার পাসওয়ার্ড পাসওয়ার্ডটা তো মূলত আপনারা মনে না রাখলে সমস্যা নেই যে এইভাবে আপনারা কিবোর্ডের পরে মানে চেপে রাখবেন চেপে রাখার পরে এই শো পাসওয়ার্ড দিবেন দেওয়ার পরে এখানে জাস্ট পাসওয়ার্ডটা কপি করবেন কপি করে কনফার্মে পেস্ট করবেন শো পাসওয়ার্ড অফ করে দেবেন দিয়ে নেক্সটে ক্লিক করবেন